একটি জিনিস ছয়শো বারো টাকায় বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় কত টাকা বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হয় ধরি ক্রয় মূল্য ক্রয় মূল্য একশত টাকা একশত টাকা পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো মাইনাস পনেরো সমান সমান পঁচাশি টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য পঁচাশি টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো ভাগ পঁচাশি টাকা বিক্রয় মূল্য ছয়শো বারো টাকা হলে ক্রয় মূল্য একশো গুণন ছয়শো বারো ভাগ পঁচাশি টাকা সমান সমান সাতশো বিশ টাকা আবার দশ পার্সেন্ট লাভে একশো যোগ দশ সমান সমান একশো দশ টাকা ক্রয়মূল্য ক্রয়মূল্য একশত টাকা হলে বিক্রয়মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ ভাগ একশত টাকা ক্রয় মূল্য সাতশো বিশ টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ গুণন সাতশো বিশ ভাগ একশত টাকা সমান সাতশো বিরানব্বই টাকা উত্তর দশ পার্সেন্ট লাভে লাভে দশ পার্সেন্ট লাভ করতে হলে সাতশো বিরানব্বই সাতশো বিরানব্বই টাকা বিক্রয় করতে হবে বিরানব্বই টাকা বিক্রয় করতে হবে